সবাইকে ওয়েলকাম আজকে আমার একটা নতুন টিউটোরিয়ালে আজকে যে টিউটোরিয়ালটা আমি দেখাবো সেটা আপনারা খুব সহজে ইজিতে বাংলাদেশে আপনারা কিভাবে আপনাদের অ্যাপেল আইডি খুলবেন এবং অ্যাপেল আইডিটা কিভাবে ভেরিফিকেশন করবেন এই দুইটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো তার আগে বলি আপনারা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন please hit the subscribe my channel and press the bell icon এবং সেই সাথে সাথে আমার ফেসবুক পেজটা ফলো আপ করে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও আপডেট আসার সাথে সাথে বা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে তো আমি কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি আমি আমার ডেস্কটপে এই তো হচ্ছে আমার ডেস্কটপ তো আমার এই ডেস্কটপে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাইডে যাব অ্যাপেল আইকন এর জন্য আমাকে সরাসরি যেতে হবে অ্যাপেল আইডিতে অ্যাপেল আইডির ওয়েবসাইটে আমি চলে গেলাম অ্যাপেল আইডি তো দেখুন চলে আসতেছে ফার্স্টেই অ্যাপেল আইডি আমি অ্যাপেল আইডিতে ক্লিক করলাম অ্যাপেল আইডির ওয়েবসাইটে তো দেখুন এখানে আছে sign in create your Apple ID আমি ক্রিয়েট ইউর অ্যাপেল আইডিতে যাব তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম আখি আলমগীর লাস্ট নেম আমি আলমগীর দেবো ওকে কান্ট্রি কান্ট্রি আমি সিলেক্ট করব অবশ্যই Bangladesh Bangladesh date of birth দিয়ে দিলাম এখানে হচ্ছে মেল অ্যাড্রেসটা যার নামে আমি অ্যাপেল আইডিটা খুলতেছি তার একটা মেল অ্যাড্রেস অলরেডি আছে যার কারণে আমি মেল অ্যাড্রেসটা আর দেখালাম না আর অবশ্যই আমার একটি ভিডিও আছে আপনারা কিভাবে মেল অ্যাড্রেস তৈরি করবেন আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসবেন সেখানে কিভাবে আপনারা মেল খুলবেন সেটি দেওয়া আছে তো আমি এখন উনি যে মেল অ্যাড্রেসটা দিয়েছে আমাকে যে ক্লায়েন্ট আমি তার মেল অ্যাড্রেসটা দেবো আপনারাও আপনাদের মেইল অ্যাড্রেসটা দেবেন আচ্ছা এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আপনাদের এমন ভাবে দিতে হবে পাসওয়ার্ডটা ডিজিটাল সরি ডিজিটাল না ক্যাপিটাল লেটার তারপর আন্ডার স্কোর বা হ্যাশট্যাগ এই ধরনের কিছু এরপর ডিজিট যেমন আমি দিচ্ছি তো আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি একটু ক্যাপিটাল লেটার স্মল লেটার কিছুটা মানে সিম্বল এরপর হচ্ছে ডিজিট তো আপনারাও এইভাবে সেট করে নেবেন তো দেখেন এখানে আছে ফোন নাম্বার ইউনাইটেড স্টেট না অফকোর্স বাংলাদেশ আমাকে বাংলাদেশ ফোন নাম্বার ইউজ করতে হবে বাংলাদেশ ফোন নাম্বার তো আমি আমার আর আপনাদের নাম্বারটি ইউজ করবেন এখানে যে ক্যাপচারটি চেয়েছে আমি এটি ক্লাব করে দিলাম আপনারা এইভাবে ক্লাব করে দিতে পারেন তারপর কন্টিনিউ তো দেখুন এই যে যে মেল অ্যাড্রেস এটাতে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে আপনাদেরকে এই কোডটি কপি করে অথবা এখানে লিখে দিতে হবে মানে ভেরিফাই করতে হবে কোডটা ওয়ালাইকুম আসসালাম ভাই মেলে কোড গেছে মেলের কোডটা বলো একটু ফাস্ট করেন কারণ এটা টাইম চলে তো যার কারণে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি রিচার্জ আমার এখানে রিচার্জ হলো মোদি দোকানটাই পাবেন হ্যাঁ শুধু বিকাশ আমার একটু ওয়েট করতে হচ্ছে কারণ আমি যার অ্যাকাউন্টটা খুলতেছি উনি একটু দূরে আছে ওনার সাথে আমার ফোনে যোগাযোগ করে নিতে হচ্ছে তো এখান থেকে যখন আমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আমরা অ্যাপেল আইডি খোলা কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদেরকে মোবাইলে অ্যাপেল আইডিটা সাইন ইন করে ভেরিফিকেশন করাতে হবে সেটা মোবাইল দিয়ে হোক বা ট্যাব দিয়ে হোক বা অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট ওটা দিয়ে ভেরিফিকেশন করবো আমরা সচরাচর আসলে সবাই ভুল করি যে আমরা চিন্তা করি ভেরিফিকেশন করব কম্পিউটার দিয়ে হ্যালো হুম তারপর তারপর আচ্ছা মোবাইলে হয়তো আরেকটা যাবে আমি আবার ফোন ইন্টারভিউ হ্যাঁ কোর্ট গেছে মোবাইলে গিয়েছে আপনার ওই যে বলেন four seven double six seven four তো দেখুন আমাদের অ্যাপেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের অ্যাপেল আইডি চলে আসছে এমনকি এভরিথিং সব কিছু চলে আসছে আমাদের অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড তো এখন আমরা কি করব Thank you. তো আপনারা দেখছেন যে আমি আমার পিসিতে অলরেডি এটা সাইন ইন করলাম এবং হচ্ছে আমি আমার আইটেম সফটওয়্যার দিয়ে করলাম এখন আমি এটাকে রিভিউতে চলে গিয়েছি অটোমেটিকলি এখন আমি রিভিউতে যাব ঠিক আছে কনফার্ম কন্টিনিউ আচ্ছা এখানে দেখেন স্টেট স্টেটটা আমাকে লিখতে হবে শহরের নাম আচ্ছা এখানে দেখেন বিলিং অ্যাড্রেস বিলিং অ্যাড্রেসটা আমাকে যা আছে তাই এটা নাম এরপর হচ্ছে স্টেট এখানে আমি একটা ডিজিট দিয়েছি one three six three eight এবং এটা হচ্ছে Bonilla B O N I L A city H S T O N তারপর টেক্সাস এটা হচ্ছে টেক্সাসের একটা অ্যাড্রেস টেক্সাস জিপ কোড হচ্ছে double seven zero eight three area code হচ্ছে eight three two and phone নাম্বারটা আমি এটা দিচ্ছি সেভেন ডিজিটের তো এই হচ্ছে আমাদের এটা ফ্লাপ করার একটা অপশন আপনারা চাইলে আমার এখান থেকে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এভাবে এটা যদি আপনারা ঠিকঠাক মতো ফ্লাপ করতে পারেন এইভাবে রিভিউতে গিয়ে আশা করি আপনাদের তো এটা হয়ে যাবে দেখেন আমি কিন্তু এটা যা দেওয়ার দিয়ে দিয়েছি এখন আমি কন্টিনিউতে গেলাম মেবি এটা রিভিউ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখেন অ্যাপেল আইডি কমপ্লিট ঠিক আছে এটা কমপ্লিট আমরা কন্টিনিউ করে দিয়েছে এখন কন্টিনিউটিতে চলে দিলাম ইটস নট অ্যাভেলেবল ওকে কন্টিনিউটা চলে গেছে এখন আমাদের আইডিটা রিভিউ হয়ে গেছে আমরা এখন যে কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড দিতে পারবো আশা করি তো ধন্যবাদ সবাইকে